একটু কমেন্টটা কি দেখানো যাবে কেমন টাইপের কমেন্টটা হবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমি যাই এই যে দেখেন নেটওয়ার্ক স্লো কি কাজ করে হচ্ছে হ্যাঁ রেকর্ড হচ্ছে সমস্যা নাই এই যে আসুন ফ্রিল্যান্সিং শিখি এই জায়গার মধ্যে পড়ছিলাম আচ্ছা দেখ ফ্রিল্যান্সিং শিখুন নিজের কেরিয়ার গঠুন এই জায়গার মধ্যে কমেন্টসে গেলাম হ্যাশট্যাগ দিলাম ঠিক আছে হ্যাশট্যাগ ডিজিটাল মার্কেটিং এইভাবে একটা দুইটা কমেন্টস দিয়ে দিবেন তাইলে ওই মানে আমার পোস্টটা একটু র্যাঙ্ক করবে কথা বুঝতে পারছেন একটু র্যাঙ্ক করবে আর মানুষের কাছে পৌঁছাবে আপনারা অথবা কোনো গ্রুপে যদিও আমার কোনো পোস্ট দেখেন মানে অন্য কোনো গ্রুপে যে দেখ আমি একটা পোস্ট করছি তাহলে সেই গ্রুপগুলোতে একটু কমেন্ট করেন এটা হচ্ছে আমার আপনাদের কাছে একটু ছোটো কাটো চাওয়া যাই হোক এখন আমি চলে যাই আপনারা কারা কারা গিগে লিঙ্ক শেয়ার করছেন দেখি একটু স্যার এখানে কি জাস্ট আপনার পোস্টে কমেন্ট করব না যে কোনো রকমের ফ্রিল্যান্সিং পোস্টে কমেন্ট করব না আমার পোস্টগুলো জাস্ট আমি ফ্রিল্যান্সিং বিষয়ে যে পোস্টগুলো করব ওই পোস্টগুলাই ওকে স্যার ধন্যবাদ আবার আমি অনেক ধরনের পোস্ট করি জাস্ট ফ্রিল্যান্সিং বিষয়ে যে পোস্টগুলো করব এই পোস্টগুলো ওকে মাহফুজুর মাহফুজুর এইটিন আপনার কি I will be grow your business in social media marketing manager thank you সুন্দর হয়েছে আপনার এই ড্রেস বিশেষ করে টাইটেলটা আপনার খুব ভালো লাগছে আমার আসেন ইমেজ ইমেজ খুব সুন্দর হয়েছে কিন্তু ইমেজের এই যে ভদ্রলোক এই ভদ্রলোক তো আপনি নিজে না মাহফুজুল ভাই শুনতে পাচ্ছেন আমাকে মাহফুজ যার গিকটা আমি এখানে ওপেন করছি উনি কি আপনি শুনতে পাচ্ছেন আমাকে আছেন মাহফুজ ভাই আচ্ছা উনি জি বলছেন হ্যাঁ হ্যাঁ জি স্যার আচ্ছা ঠিক আছে আপনি একটু মন দিয়ে শুনেন বাকিরাও সবাই মন দিয়ে শুনেন আমি গিগের ভুলগুলো দৈরে দিচ্ছি দেখেন এখানে যে ভদ্রলোকের ছবিটা ইউজ করছেন সেই ভদ্রলোক আপনি নিজে না আপনি নিজে না এখন বিষয়টা হচ্ছে আপনি নিজে যেটাতে না এখন আপনাকে বায়ার কিভাবে আপনাকে এখানে বুঝবে সে যে আপনি হান্ড্রেড পারসেন্ট রিয়েল দেখেন আপনার প্রোফাইলের ছবি একটা আর আপনার গিগের ছবি আরেকটা আমরা এই সময় এরকম কাজ করব না আমরা কাজ করব কি আমরা প্রোফাইলে যে ছবিটা দিব ওই ছবিটাই গিগে দেওয়ার চেষ্টা করব যদি আমাদের গিগের ইমেজে আমাদের ব্যক্তিগত কোনো ছবি দেই তাহলে ওই ছবিটাই দেওয়ার চেষ্টা করব। কিন্তু আমরা প্রোফাইলে একটা ছবি দিব আর আমরা গিগের ইমেজে অন্য আরেকজনের ছবি দিব বিষয়টা এরকম করা ঠিক হবে না কী জন্য বিষয়টা এরকম করা ঠিক হবে না কারণ আপনাকে ওই ভদ্রলোককে দেখা আপনাকে দেখা সে আসবে কিন্তু যখন প্রোফাইলে যাইব প্রোফাইলের পিকে তো তো এ তো বাটফার কথাটা বুঝতে পারছেন তখন কিন্তু অনেক সময় সমস্যা হইব আচ্ছা দুই নম্বর যে আপনার প্রবলেমটা আছে প্রবলেমটা হচ্ছে আপনার এই জায়গার লেখাগুলা স্পষ্ট না আপনার গিগের এমনিতে আপনার ডিজাইন খুব সুন্দর হয়েছে উপরের প্রফেশনাল সোশ্যাল মিডিয়া ম্যানেজার আউটাও এইটাও সুন্দর হয়েছে কিন্তু এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট এই লেখাগুলো আপনার অ্যাট্রাক্টেড না মানে আপনি আপনাদের দেখাই আপনাদের আমি একটু দেখাই আমার প্রোফাইলটা আপনাদের দেখাই তাইলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমার প্রোফাইলটা কেমন আচ্ছা আমি এই ইমেজটাই ওপেন করি মনে করেন দেখেন দেখেন আমার এই যে ইমেজটা আচ্ছা দেখেন আমার এই ইমেজটার প্রতি তাকাইলে কেউ একবার চোখ দিয়ে তাকানোর ভাববে না তাকানোর জন্য সবাই একটু রেসপন্স করেন হ্যাঁ আপনারা সবাই একটু দেখলে আপনাদের কাছে সবার কাছে আমাকে খুশি করার জন্য বলবেন না প্লিজ খুশি করার জন্য বলবেন না আপনারা বাস্তবে করতে জি না স্যার অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে ভালো লাগে স্যার অনেস্টলি খুব অ্যাট্রাকটিভ হয়েছে হ্যাঁ এই যে দেখেন আমি অন্য প্রোফাইলের গিগ যদি ওপেন করি তাও মানে একটার কথা দেখাইছি এখানে একটা কেন আমি সব প্রোফাইলের দেখাই আপনাদের দেখেন এই যে এইটা আমার এই গিগের ইমেজটা এই জায়গার মধ্যে শো করে না এটা আপনারা সবগুলাই দেখেন এই গিগের ইমেজটা আমার খুব একটা পছন্দ হয়নি তারপরে এটা দিছি আরে দেখ আমার কাছে দেখেন আমি নিজেই বলতেছি আমার কাছে এটা পছন্দ হয়নি এটা এটা এই জন্য আমার এটাতে কোনো অর্ডার মর্ডারও আসবে না মানে এটা আবার র্যাঙ্কে আছে এটা ভালো একটা র্যাঙ্কে আছে প্রতিদিন ইমপ্রেশন ভালো আসতেছে আমার তো দুইটা কাজ চলতেছে লাস্ট ডেলিভারি আমি দুই মাস আগে দিছিলাম গত মাসে ডেলিভারি দেওয়ার কথা দুটা কাজে টাইম এক্সটেনশন আমি নিজ থেকে করছি আচ্ছা দেখেন কোথায় জানি আচ্ছা একটু সময় নেই যাই হোক তাইলে আপলোড কোথায় আছে এই যে যাই হোক তাইলে আমার কি করতে হইব আমার প্রথম নম্বর কাজ হচ্ছে প্রয়োজনে আমি একটু সময় নেওয়া কোনো ডিজাইনারদের মাধ্যমে এই লেখাগুলো দিয়ে এই ইমেজটাই আপনি দিয়ে দিবেন ডিজাইনারকে যে বলবেন আমার এইভাবে হইতো কিন্তু আরেকটু অ্যাট্রাকটিভ হইতো মানুষ যাতে দেখলে আমার প্রতি একটা আগ্রহ জন্মায় যে আমাকে আমার এই ছবিটার উপরে অন্তত একবার ক্লিক করব ঠিক আছে আচ্ছা আপনার ডেসক্রিপশনে আসি are you looking for a professional social media manager social media is an essential price of business marketing right nearly every business has recognized আচ্ছা যাই হোক আপনি কী কী সার্ভিস দিচ্ছেন সেটা দেখি Facebook Instagram Twitter LinkedIn YouTube Pinterest photo design আচ্ছা ওখানে photo design content creation and posting content creation and posting content creation মানে কি জানেন নি কন্টেন্ট ক্রিয়েশন মানে হচ্ছে আমরা যে পোস্ট রেডি করি আমরা যে পোস্ট রেডি করি সেই পোস্টটাই হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন আচ্ছা daily posting with best hashtag research okay increase website traffic okay and optimize your business SEO okay এগুলো লেখা ঠিক আছে এগুলো খুব ভালো হয়েছে platform Facebook internet Twitter LinkedIn আচ্ছা ওকে ঠিক আছে আচ্ছা এখন বিষয়টা হচ্ছে আপনার টেক কী কী আপনার টেক হচ্ছে কি Facebook marketing SEO LinkedIn marketing S M M social media manager আচ্ছা এখানে এসিও e যে টাইটেলটা দিছে টেকটা দিছেন আপনার কি এই গিকটা এসিও রিলেটেড দেখেন আপনি গিক দিছেন কি digital marketing social media marketing social media management আর আপনি এখানে একটা টেক দিয়ে বসে রয়েছেন এসিওর এখন আপনি কি বিশ্বাস করেন এই টেকে আপনার গিক কখনো র্যাঙ্ক করবে আপনি বিশ্বাস করেন কি না আমি জানি না আমি বলবো এই টেকে আপনার কখনোই রিং গিক র্যাঙ্ক করবে না কথা বুঝতে পারছেন আপনার আবার দিয়েছেন কি ইনস্টাগ্রাম মার্কেটিং বা সোশ্যাল এই এসিওটা উঠাইয়ে আপনি দিয়ে দিবেন এখানে ইনস্টাগ্রাম মার্কেটিং আচ্ছা গেল আপনার এই যে tag Facebook marketing LinkedIn marketing S M search engine social media marketing social media management এই যে টেকগুলা এই টেকগুলা কি আপনার ডেসক্রিপশনে ইউজ আছে আমি কোথাও দেখি নাই আপনার ডেসক্রিপশনে টেকগুলো আছে একটা জায়গা আপনি বলেন নাই Facebook marketing social media marketing আচ্ছা এস এম এম এক জায়গায় বলছেন এই যে দেখতে পাচ্ছি কিন্তু আপনি তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট কোথায় বলছেন প্রফেশনাল মার্কেটিং ম্যানেজার আচ্ছা বলছে না এটা হতো না আপনি কি করবেন আপনি জয়টা ট্যাগ ইউজ করবেন এই যে লিঙ্কডিন দিয়েছেন কিন্তু লিঙ্কডিন মার্কেটিং দেননি ফেসবুক দিয়েছেন ফেসবুক মার্কেটিং দেননি আপনি কি করবেন এই যে টেকগুলো আপনি এই জায়গার মধ্যে যে টেকগুলো ইউজ করবেন প্রত্যেকের জন্যই বলতেছি আপনারা যে টেকগুলো ইউজ করবেন এই যে টেকগুলো ইউজ করবেন সেই টেকগুলো আপনি আপনার ডেসক্রিপশনে দিবেন তারপরে ডেসক্রিপশনে দিবেন তো দিবেন এখানে আসবেন আচ্ছা social media account four post আচ্ছা social media three social media account আপনি কাজ করবেন এইটা এখন I four days four days management এখানে যদি দেন four days social media management social media management দিলে হইব কি আপনার এই যে দেখেন আপনার এই যে এই জায়গার মধ্যে business in social media marketing management এই টোটাল এই টোটাল আপনার এই টাইটেলটা এই জায়গার মধ্যে আসবে এইভাবে যদি আপনি দেন তাহলে আপনার গিকটা র্যাঙ্ক করার জন্য একটা অপরচুনিটি থাকে বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন ক্লাসগুলা অন্যান্য সময়ের তুলনায় অ্যাডভান্স লাগের তো আবার একটু ভাইয়া মানে যাদের একটু ভুল হয়েছে ওনাদেরকে জিনিসগুলো একটু বুঝালে জিনিসগুলো আরো ঠিক আছে ঠিক আছে এই যে search engine marketing Facebook marketing এগুলা হিউজ কম্পিটিশনের আপনার এক লাখের মতো কম্পিটিশন আছে প্রত্যেকটা জায়গায় মানে লো কম্পিটিশন কিওয়ার্ডটা ধরলে ভাই র‍্যাঙ্কিং করার সম্ভাবনা থাকে মোটামুটি লো আসলে আসলে বিষয়টা হচ্ছে লো কম্পিটিশন আর হাই কম্পিটিশন প্রশ্ন না প্রশ্নটা হচ্ছে আপনি আপনার রেগুলারে কোন কে কোন ওয়েতে আপনি ইউজ করতেছেন সেটা হচ্ছে আসল বিষয় এই যে আপনি এই জায়গার মধ্যে দিবেন স্ট্যান্ডার্ড এটা ব্যবহার করবেন প্রিমিয়াম এটা ব্যবহার করবেন আপনার প্রিমিয়াম পঁচিশ স্ট্যান্ডার্ড টোয়েন্টি আর বেসিক টেন আচ্ছা কেমন হয়ে গেল না দেখেন আপনি এখন স্ট্যান্ডার্ডটা থেকে প্রিমিয়ামটাকে আপনি পঞ্চাশ দিবেন স্ট্যান্ডার্ডটাকে আপনি বিশ বা বিশ দিচ্ছেন ঠিক আছে কারণ এখানে কি হয়েছে আপনি স্ট্যান্ডার্ড মানে একটু স্ট্যান্ডার্ড লেভেল আপনি স্বাভাবিকের তুলনায় আরেকটু বড় স্বাভাবিকের তুলনায় আরেকটু বেশি দিচ্ছেন এটা দিচ্ছেন একদম বেসিক ঠিক আছে মিডিয়ামের চাইতে আপনি অনেক বেশি দিচ্ছেন স্ট্যান্ডার্ড মানে কি অনেক বেশি অনেক বেশি দিবেন সেই অনুযায়ী আপনি এটা কি করবেন কারণ বায়ার এখানে আইসা আপনার কোয়ালিটির সাথে কোয়ান্টিটিকেও সে কী করে আপনাকে সার্চ করে যেমন আপনি কোয়ালিটিও দিবেন তেমনি তাকে কোয়ান্টিটিও দিতে হবে কথা বুঝতে পারছেন এগুলো আপনার বায়ার খুব বেশি ফলো আপ করে আচ্ছা যাই হোক তারপরে এফ কিউ কী বসাইছেন খেন you manage you my social media profile আচ্ছা ঠিক আছে will you social media post one social media এগুলা ঠিক আছে তবে এগুলা হ্যাঁ এগুলা ঠিক আছে এগুলাতে কোনো সমস্যা নাই আচ্ছা একটু আপনি কি করবেন একটু অনেক আপনার গিকটা কবে পাবলিশ করছেন মারুফ ভাই যার গিক দেখতেছি আপনি একটু রেসপন্স করে আপনার গিকটা কবে পাবলিশ করছেন হ্যালো স্যার হ্যাঁ আপনি কবে গিক পাবলিশ করছেন ওই আপনি যেদিন গিগ রিসার্চের ক্লাসটা নেন তারপরের দিন ও আচ্ছা তাইলে তার বেশি দিন হয় না আপনার ইমপ্রেশন কেমন আসছে 100 100 আসছে আচ্ছা তাইলে তাইলে আজকে আবার একটা এডিট দিয়ে দিবেন ওই এডিটগুলো আমি যেভাবে বলছি একটু আপনার ডেসক্রিপশনেরগুলোর মধ্যে আপনি টেকগুলো ইউজ করবেন আপনার প্যাকেজের মধ্যেও টেকগুলো ইউজ করবেন ইমেজটাকে আর একটু সুন্দর অ্যাট্রাকটিভ লুকিং করবেন তাইলেই আপনার পরবর্তী পদক্ষেপে পর ক্লাসে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে তাহলে ধন্যবাদ আপনি আপনাকে এই পর্যন্তই রাখলাম পরের কে আছেন দেখি আচ্ছা এখানে আমি যে টেপগুলো ওপেন করছিলাম আমার এইগুলো আসছে আচ্ছা দেখেন আচ্ছা দেখেন তো আমার এই গিকটা এই ইমেজটা এই ইমেজটা একদম সাধারণ মানের ইমেজ কিন্তু যে কেউ দেখলে প্রত্যেকটা লেখা ভালো করে পড়তে পারবো তার সামনে এই বিষয়গুলো আসবে দেখেন আমার এই গিগের আমি আপনাদের দেখাই দেখেন আমার এই গিগের কি আমার এই যেটা হচ্ছে ক্রিয়েট ম্যানেজ অ্যান্ড অপটিমাইজ কি Google search ads campaign create manage and optimize আচ্ছা আসেন আমার বেসিক প্যাকেজে set up and manage set up and manage মানে create and manage the campaign আছে তো ক্যাম্পেইন আছে তো অবশ্যই আছে কিউআর রিসার্চ ডাইরেক্ট একটা টেগ এইটা কিন্তু ad ads development ad development দেখেন এই যে অ্যাড শব্দটা আছে তো কথা বুঝতে পারছেন তাইলে দেখতে পাচ্ছেন আচ্ছা গেলেন স্ট্যান্ডার্ড সেম স্ট্যান্ডার্ডেও এরকমই দিছি জাস্ট এখানে অ্যাড এক্সটেনশন এগুলা দিছি আর এখানে দিছি অ্যাডস ক্যাম্পেইন সেট আপ মানে অ্যাড এক্সটেনশন এটা আরেকটা কিওয়ার্ড আচ্ছা আসেন এখন আমার জিওর মধ্যে ওই ডেসক্রিপশনের মধ্যে দেখেন কিওয়ার্ড রিসার্চ অ্যান্ড অপটিমাইজেশন এটা একটা টেক কিন্তু এই যে দেখেন এটা ডাইরেক্ট একটা create ads manage ads creates and manage ads campaign creates and manage ads campaign direct আমার টাইটেলের মধ্যেই আছে creates creates manage ads campaign বুঝতে পারছেন অ্যাডস ক্যাম্পেইন দেখতে পাচ্ছেন ওকে তারপরে আসেন কোথায় এই যে দেখেন আরও আছে বিং এডস হ্যাঁ বিং এডস এটা আলাদা একটা সেক্টর তারপরে কিওয়ার্ড কম্পিটিশন আছে এটা তাক ওকে এখানে আরও দিছি না আচ্ছা যাক উপরের দিকে ডেসক্রিপশনেই আছে কিনা দেখি ওয়েবসাইট ওয়ার্ল্ড ওয়েট আমি কম ব্যবহার করছি আগের এই গিগের মধ্যে আচ্ছা আমার ট্যাগুলাতে দেখি ট্যাগুলা দেখেন PPC ads campaign Google search Google ads Google ads campaign Google ads PPC এই ঠেকগুলা দিয়ে অনেকগুলা দিয়ে আমাকে কিসে পাওয়া যায় র্যাঙ্কে পাওয়া যায় আচ্ছা তারপরের মধ্যে আসেন এর পরেরটাতে এর পরেরটা দেখেন এই যে ইউটিউব এই গিকটা আমার একটু ফল ডাউনে আছে এটারে কোনো অবস্থাতেই উঠাইতে পারতেছি না কিন্তু দেখেন ইমেজটা মনে হইতেছে এখানে কিছু সাদা একটা জায়গার উপরে কিছু কয়েকটা লেখা আছে কিন্তু লেখাগুলো দেখতে খুব ভালো লাগে তাই না একটা এই যে দেখেন আরেকটা এই যে এইভাবে আপনি কি করবেন আপনি আপনার ইমেজগুলো রেডি করে সুন্দর করে দিবেন প্রয়োজনে গ্রাফিক্স ডিজাইন আমি প্রত্যেকটা ইমেজ কিন্তু গ্রাফিক্স ডিজাইনার দিয়ে কাজ করছি এইটা যদিও সুন্দর লাগে না কিন্তু তারপরেও তার মধ্যে একটা আর্ট আছে আলাদা একটা ডিজাইন আছে কথা বুঝতে পারছেন সো এগুলো আপনারা খেয়াল রাখবেন ইমেজগুলো খেয়াল রাখবেন তারপরে আপনি ওই আপনার এখানের ট্রেকগুলো আপনি দেওয়ার চেষ্টা করবেন ফেসবুক অ্যাডস হ্যাঁ ঠিক আছে pixel set up and site website এইগুলাই আমার ট্যাগ মূলত এখন আসেন আমার ট্যাগ কী কী আছে এই জায়গার মধ্যে ট্যাগ আছে দেখেন Instagram marketing Facebook ads Instagram ads Facebook advertising তাইলে আপনি কি করবেন এইভাবেই আপনি আপনার বিষয়গুলোরে আপনি আপনার মাধুর্য দিয়ে সাজাইবেন কিন্তু সবচেয়ে বড় কথা হয়েছে ট্যাগ এবং আপনার ইমেজটা আপনার কাছে অ্যাট্রাকটিভ আনতেই হবে এটা হচ্ছে মূল বিষয় যদি আপনি অ্যাট্রাকটিভ নিয়ে না আসতে পারেন তাহলে আপনি বিপদে পড়বেন দেখেন আমি আরেকটা আমার একটা আরেকটা ইমেজ দেখাই নিই সেটা আমি আপনাদের দেখাই নিই তাইলে আপনারা একটু ভালো বুঝতে পারবেন স্যার এখানে একটা কথা ছিল স্যার হ্যাঁ, স্যার এই যে Google ads Facebook ads Instagram ads sir আপনি বলেছিলেন এগুলো করার জন্য বা এই মার্কেট প্লেস বা এগুলো কাজ করার জন্য ওয়েবসাইট থাকতে হবে তাই না স্যার না না না এগুলোর জন্য ওয়েবসাইট লাগবে না আপনাকে মার্কেটে কাজ করার জন্য ওই যে আমি বিজনেস ম্যানেজার দিছি না একটা মানে ফেসবুকের ওইগুলো এগুলো আপনাদের দেখাইবো এগুলো আপনাদের আরো একটু পরে আসবে বুঝতে পারছেন এগুলা করতে হইলে আপনারা আগে সোশ্যাল মিডিয়া সম্পর্কে একটু ভালো ধারণা নিতে হইব এটাই বিষয় অর্থাৎ আগে আপনার সাধারণ মার্কেটিং সম্পর্কে একটা স্কিল গ্যাদারিং করতে হইব তারপরে আপনি পারবেন এর আগে পারবেন না সাধারণ স্কিল গ্যাদারিং না করা পর্যন্ত আপনি কাজ করতে পারবেন না কারণ গুগল হচ্ছে অ্যাডভান্স লেভেলের কাজ স্যার আওয়াজ শোনা যাচ্ছে না একটু কম হচ্ছে আচ্ছা ঠিক আছে সবারই কি প্রবলেম নাকি আপনি সবারই অন্যরা সবাই শুনতে পাচ্ছেন হ্যাঁ মনে হয় ভাইয়ার প্রবলেম কারণ সাউন্ড ঠিকই আচ্ছা, আসছে আচ্ছা, আচ্ছা, আমরা শুনতে পাচ্ছি আচ্ছা ওই যে ওই ভদ্রলোকের এই ছবিটা দেখেন এই ভদ্রলোকের এই ছবিটা দেখেন আচ্ছা আমি মানে সবার সবার কাছ থেকে এই ভদ্রলোককে একসাথে আনি এই চারজনের কথাই বলি এই চারজনের মধ্যে থেকে কোন ভদ্রলোকের ছবিটা বেশি বাড়ছে এই ভদ্রলোকের ছবি বেশি বাড়ছে না ওনার বেশি বাড়ছে না ওনার বেশি বাসছে না ওনার বেশি বাসছে আমাকে আপনাকে খুশি করার জন্য বলবেন না আপনারা আপনাদের নিজ থেকে জাজ করেন বিষয়টা দেখেন আমার চেয়ে এই ভদ্রলোকের ছবিটা একটু বেশিই বাসছে কি জন্য এই ভদ্রলোকের যে মুখের মধ্যে যে স্মাইলিংটা আছে না ফেসের মধ্যে যে স্মাইলিংটা আছে না ওই স্মাইলিংটাই ওনাকে বেশি অ্যাট্রাকটিভ করে দিয়েছে বিষয়টা বুঝছেন না চাইলে আমার চেয়েও আমার ছবিটা এখানে বেস্ট হয়েছে এটা আমি বলতেছি বাট আমার চেয়ে ওনার ছবি বেস্ট হয়েছে ওনার স্মাইলিংয়ের কারণে সো আমরা এদিকে খেয়াল রাখবো অবশ্যই আমাদের খেয়াল রাখতে হইব এই যে দেখেন আমার এই গিকটা এইভাবে ভালো একটা অবস্থানে থাকার কারণে এবং এই ছবিটার দেখার কারণে এই যে দেখেন আমার দুইটা কাজ অলরেডি রানিং আছে দেখতে পাচ্ছেন এবং দুজনই ইউনাইটেড স্টেটের বায়ার দুজনই ইউনাইটেড স্টেটের বায়ার ওনাদের সাথে আমার কাজ চলতেছে একটা পঞ্চাশ ডলারের একটা একটা বিশ ডলারের কাজ অলরেডি চলতেছে এখন দেখেন এই ছবিটা ছবিটা দেখেন কত সুন্দর লাগে না তো সো আপনারা এই বিষয়গুলো খেয়াল রাখবেন এই যে দেখেন আমি দিছি ads campaign group channel review keyword এইটাই হচ্ছে আমার ট্যাগ মূল ট্যাগ অ্যাডস ক্যাম্পেইন এবং এই ট্যাগেই আমি ফার্স্ট পেজে আছি তো যাই হোক এখানে এই বিষয়টা আমি এটা আনার মূল মুখ্য বিষয়টা হচ্ছে কি আপনাকেদেরকে দেখানো আচ্ছা এখন আসি আমি মুজাম্মেল হোসেন ভাই মুজাম্মেল ভাই আপনাকে প্রথমে ধন্যবাদ আপনার থামলাইন থামনেইলগুলা খুবই ভালো আমার কাছে পছন্দ হয়েছে এখন আপনি আমাকে একটু বলেন মুজাম্মেল ভাই আপনি কি আছেন জি জি জি আচ্ছা। আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মুজাম্মেল ভাই Um, আপনার ইমপ্রেশন um, কেমন লাস্ট সেভেন ডেজের না ইমপ্রেশনটা স্যার খুব বেশি আসে না ওই যে তো শুধু রাতের বেলা থাকি আচ্ছা আমি লাস্ট সেভেন একটু বলতে পারবো আপনাকে একটা সেকেন্ড স্যার ইমপ্রেশনের জন্য কি স্যার মানে অনলাইনে থাকাটা জরুরি আমার যদিও স্যার তিন দিনে উনচল্লিশটা স্যার ইমপ্রেশন আসছে জরুরি কি ফরজ হ্যালো স্যার হ্যাঁ একটা মিনিট আমি একটা ফোনে কথা বলে নিই হ্যাঁ হ্যালো ওয়ালাইকুম সালাম আমি ক্লাস তাড়াতাড়ি হইলাম তাই তো রেজাল্টের খবর তো আমি শুনছি তো বলা করি তাই যে সেকেন্ড হয়েছে মনে না থার্ড হয়েছে সেকেন্ড হয়েছে না থার্ড হয়েছে তো তাই সেকেন্ড হইছে না থার্ড হইছে তো হ্যাঁ খার সাবজেক্ট না তাই তো কলেজের কোনো ইয়ে আইছে না তো তাই তো অনার্স হইছে না পাশে ভর্তি হইতে কইলাম না পাস আবার দিছে না তো একটু লেট হইব আচ্ছা অবশ্যই অবশ্যই অবশ্যই আচ্ছা ঠিক আছে ওকে আচ্ছা সরি আপনাদের একটু ডিস্টার্ব করলাম হ্যাঁ মুজাম্মেল ভাই জি স্যার আমার লাস্ট সাত দিনে আপনার হচ্ছে গিয়ে যে ওই যে এটা হচ্ছে টাইপিং এ মনে হয় আপনার যে টাইপিং ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট টাইপিং এটাতে ইমপ্রেশন আসে বিয়াল্লিশটা আর ডাটা এন্ট্রি যেটা সেটাতে বাইশটা আর লিড জেনারেশনে বত্রিশটা স্যার খুবই বাজে অবস্থা জি স্যার খুবই বাজে অবস্থা আপনার অ্যাক্টিভ কতক্ষণ থাকা হয় অ্যাক্টিভ তো আমি ধরেন ওই যে রাতের বেলা থাকি আর কি বারোটা ওটার থেকে আপনি মনে করেন যে বাকি শেষ রুটটুকু রাত পর্যন্ত আর কি সকালের দিকে একটু চেষ্টা করি আচ্ছা আপনি গিগগুলা কবে দিছেন গিগগুলা দিছি বেশ হয়ে গেছে স্যার বেশ হয়ে গেছে এখন আপনি গিগগুলো এডিট করবেন জি স্যার বুঝতে পারছেন আমরা জি স্যার প্রতি দুই মাসের ভিতরে যদি গিগ রেডি র্যাঙ্ক না করে তাহলে আমরা কি করব মানে কত কত দিনের মধ্যে স্যার দুই মাস আড়াই মাস তিন মাস সর্বোচ্চ দুই মাস জি স্যার এখানে একটি একটা স্পামিং ওয়ে আছে স্পামিং ওয়েটা হচ্ছে কি আমি আপনাদের বলি একটু এটা আসলে পার্সোনালি বলতে হইব স্পামিং ওয়েতে গিগ র্যাঙ্ক করানো যায় কিছু কষ্ট করতে হয় তো স্পামিং ওয়েটা তো এইভাবে পাবলিকলি বলা আমার জন্য উচিত হবে না আপনারা স্পামিং ওয়েতে যদি কিছু কষ্ট করতে পারেন সেটা আমার কাছে না চট্টগ্রামের একজন মানুষের মাধ্যমে যদি আপনারা কাজ করান তার একটু টাকা পয়সা দিয়ে দিলে সে একটু র্যাঙ্ক করাইয়া দিতে পারে এক দেড় মাসের মধ্যে গিগ র্যাঙ্ক করায় সেটা যদি আপনারা চান তাহলে আমাকে বলবেন তবে সেটা একটু পুরাতন এই যে এই যে মোজাম্মেল ভাইয়ের মতো একটু পুরাতন অ্যাকাউন্ট হইতে হইব আজকে অ্যাকাউন্ট ওপেন করলাম আর কালকে কাজ বা কালকেই র্যাঙ্ক হয়ে যাব এরকম কোনো বা ওই রকম স্পামিং হয়ে সম্ভব না কথা বুঝতে পারছেন আচ্ছা যাই হোক স্যার আমি যে এডিট করব আমার ওই যে ট্যাগগুলো যে আছে ওগুলো কি স্যার একই থাকবে নাকি ট্যাগগুলো আমি একটু রিসার্চ করব আমি একটু আপনার গুলো ওপেন করতেছি দেখেন আপনি জি স্যার আচ্ছা এটা হচ্ছে প্রফেশনাল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনার এটা ইমেজটা খুব ভালো লাগছে আমার কাছে কারণ ইমেজটাতে ওপেন করলে একজন বায়ার কি করতে পারে পড়তে পারবে হ্যাঁ সুন্দর করে পড়তে পারবে আচ্ছা এটা এত সুন্দর দিছেন হ্যাঁ, আচ্ছা এখন আমি আসি আপনার কি কি দিছেন আপনি আগে সবগুলো আগে ট্যাগুলো দেখি data entry lead generation data mining mining copy paste data scraping যদিও আমার লিড জেনারেশন সম্পর্কে অভিজ্ঞতা খুবই কম খুবই কম কারণ লিড জেনারেশনের কাজ করিনি তো আচ্ছা এখন এই জায়গার মধ্যে ডাটা এন্ট্রি আপনার গিকটা ওপেন করার সময় সম্ভবত একটা কিছু হয়েছে কথা বুঝতে পারছেন আর আপনি একটা কাজ করবেন আপনাদের সবাইকে বলি আপনারা যদি ডাটা এন্ট্রির কাজ করেন তাহলে সবগুলা লিড গিগ ডাটা এন্ট্রির উপরে দেওয়ার চেষ্টা করবেন যদি সোশ্যাল মিডিয়ার উপরে দেন তাহলে সবগুলা গিগ সোশ্যাল মিডিয়ার উপরে দেওয়ার চেষ্টা করবেন যদি অ্যাডস ক্যাম্পেইনের গিগ দেন দেখেন আমার পাঁচটা গিগ আছে পাঁচটা কে গি অ্যাডস গিগ অ্যাডস ক্যাম্পেইনের উপরে এই কারণগুলো হচ্ছে কি জানেন কারণগুলো হচ্ছে আপনি একই প্রফেশনের উপরে যদি আপনার কাজ থাকে তাহলে এই কাজগুলার গিকগুলা র্যাঙ্ক করে র্যাঙ্ক করতে একটু বাধ্য হয় কথা বুঝতে পারছেন আর যদি আপনার প্রত্যেকটা প্ল্যাটফর্মের জন্য একটা একটা হয় তাহলে কি হয় নি এই একটা প্ল্যাটফর্মের জন্য একটা একটা সাইট যেমন দেখেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা সেক্টর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিংও একটা সেক্টর সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন একটা অপশন লোকাল এসি একটা অপশন দেখতে পাচ্ছেন ভিডিও মার্কেটিং একটা অপশন এই যে দেখেন আমরা সবগুলাই আমাদের প্রত্যেকগুলাই একটা আলাদা একটা অপশন এই যে ডিসপ্লে অ্যাডভার্টাইজিং এটা একটা অপশন কথা বুঝতে পারছেন এই যে আমরা প্রত্যেকটা বিষয়ে যে আলাদা আলাদা অপশন অ্যান্ড প্রত্যেকটা কয়েকটা বিষয়ে যদি একসাথে নিয়ে আসে তাহলে ফাইবার অনেকটা সময় কি করে আপনাকে ঝামেলার মধ্যে ফালায় এই জন্য ফাইবার চাই কি যে আমাকে স্পেসিফিক আপনি একটা কী করেন কাজ দেন এই যে এটা দিচ্ছেন বিজনেস সেলস লিড জেনারেশন হ্যাঁ এটা আপনার ঠিক আছে এটা আপনার ঠিক আছে ওকে দেখি এটাতে কী করছেন company name website I can provide আচ্ছা welcome to my B to B lead generation gig if you are looking for someone who will help to alight and strain strain কি Sendon, your business. You are in the right place. Okay. Email phone number location আচ্ছা একটা বিষয় দেখেন এখানে একটা বিষয় আপনি দেখবেন যে এখানে আপনি ফোন নাম্বার শব্দটা ব্যবহার করবেন না আমি আপনাদের বলি আপনি ফোন নাম্বার শব্দটাকেই ফাইবার খুব মাইন্ড করে কথা বুঝতে পারছেন এখানে দিবেন কন্ট্যাক্ট ইনফো আপনি ইমেলটা না দিয়ে ইমেলটা না দিয়ে আপনি এই দুইটা জিনিস না আচ্ছা ইমেলটা দিবেন ইমেলটা দেওয়া যায় লেট জেনারেশনের ইমেলটা দেওয়া যায় এখানে দিবেন আপনি কন্ট্যাক্ট ইনফো কথাটা বুঝছেন কন্ট্যাক্ট ইনফো দিলে আর আপনাকে সে ঝামেলায় ফেলাইতো না আচ্ছা location linked profile link description industry হ্যাঁ সবগুলো আপনি দিবেন ঠিক আছে এগুলো আপনার আচ্ছা এখন এই যে একটা বিষয় এই যে দিচ্ছেন আপনি ইমেল হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড আর আপনি আপনি জানেন কি যে বায়ারের ইমেলটা দিবেন বা যে লিডের ইমেলটা দিবেন সেই লিডটার ইমেলটা কি হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড এটা আপনি কি জানেন বা এইটা হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড ইমেল আপনি কিভাবে ফাউন্ড আউট করবেন কথা বুঝতে পারছেন কিছু ক্ষেত্রে আছে কি ফাইবার অটোমেটিকলি অল তার অ্যালগোরিদম দিয়ে সে আপনাকে খুঁজে নিতে পারে যে এই শব্দটা বা এই এই বিষয়টা আসলে অ্যাপ্রুভেল না বুঝতে পারছেন তারপরে হচ্ছে আপনি কি দিচ্ছেন B to B lead generation business lead data entry lead generation LinkedIn link হ্যাঁ আপনার ট্যাগুলো ঠিক আছে আপনার হ্যাঁ বিটুবি লিড এইটা একটা আপনার তো অবশ্যই এটা tag personal personal okay B to B lead campaign campaign proposal হ্যাঁ, ঠিক আছে আচ্ছা ওকে আপনার গিকটা খুব সুন্দর হয়েছে এই গিকটাকে আপনি ওই দুইটা জায়গা এটা একটু দিয়ে দিবেন এই যে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফাইড দিয়ে দিবেন এইটা একটু আপনি এডিট করবেন আর ফোন নাম্বারটাকে একটু এডিট করবেন ঠিক আছে আর একটু এদিকে এডিট করবেন আপনি হয়ে যাব ওকে আপনার এটা শেষ এটা শেষ আচ্ছা এটার মধ্যে আসলাম বিজনেস ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ও আচ্ছা এটা তো আপনার লিড জেনারেশনের পাশাপাশি এখন আপনি দুইটা ক্যাটাগরির গিগ ওপেন করছেন একটা হচ্ছে ডাটা এন্ট্রি আর একটা হচ্ছে লিড জেনারেশন আপনি যদি ডাটা এন্ট্রির আরেকটা একটা দেন তাহলে হবে অর্থাৎ আপনি দুইটা দুইটা চারটা দিলেন তাহলে তার মানে সে বুঝবে কি না আপনি পারদর্শী আছেন ডাটা এন্ট্রির অন্য একটা অপশন দিয়ে দিলে দিয়ে আরেকটা গিগ দিতে পারেন আচ্ছা হ্যালো আচ্ছা মুজাম্মেল ভাই আপনি কি কোথাও থেকে কাজ শিখছেন জি না আমি আপনার কাছে যে এমনিতে আমি কম্পিউটারে খুব ভালো ওই করতে করতে আপনার মানে ইয়ে হয়েছে আর কি আর পরে এগুলো আপনার হচ্ছে গিয়ে যে ভিডিও দেখিয়া আপনার হচ্ছে গিয়ে যে আমি এগুলো ওপেন করছি আর আচ্ছা, আর ওই পার্সোনালি স্যার আপনার হচ্ছে গিয়ে যে একটু চেষ্টা করলাম কারণ আপনার হচ্ছে গিয়ে যে ক্লাস করার ওইভাবে সুযোগ নাই ওই যে বাসায় তো ওই যে বাচ্চারা আছে হ্যাঁ, এটা ঝামেলা বেশি প্রফেশনালি কি করেন প্রফেশনালি আমি ব্যাংকার আমি ব্যাংকে আচ্ছা। জব করি কোন ব্যাংকে জব করেন আমি আইএফআইসি ব্যাংকার্স আপনার গিক এইটাও ঠিক আছে আপনার ইমেজটাও ঠিক আছে ভালোই লাগছে আমার কাছে এটা দেখলেও প্রায় আরও আপনার ইমেজটা পছন্দ করার মতো আরো যে এই কাজগুলো তো পারি স্যার অন্য কাজগুলো আসলে সময়ের অভাবে ওই যে শিখতে পারছি না ওইভাবে তো আচ্ছা। এই কারণে আপনার হচ্ছে কি যে আপাতত এগুলো দিয়ে রাখছি যদি কাজ পাই কাজ দিয়ে এগুলো না হয় শুরু করলাম আর পাশাপাশি আদার স্কিল গুলা ডেভেলপ করিয়ে আপনার হচ্ছে গিয়ে যে ওইগুলো একটু অ্যাড করলাম আচ্ছা ঠিক আছে আর এটা কি মেসেজ আপনার গিগের লিংক শেয়ার করছেন জি না এখনো শেয়ার করি নাই স্যার না আর কেউ আছেন কি আমি বলছি ও থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম আপনারগুলো দেখলাম ভালোই লাগলো কি আপনারা আর কেউ শেয়ার করেন নাই স্যার আমারটা তো আপনি তৈরি করে দিয়েছেন স্যার দেখার তো কিছু নাই হ্যাঁ আপনারটা তো আমি তৈরি করে হ্যাঁ, আমারটা করেছিলাম একটু দেখেন আগে তো করা আমার রিসার্চগুলো কি ঠিক ছিল কিনা একটু চেক করে দেখলাম আচ্ছা দেখি আপনারা কে কে লিংক শেয়ার করছেন বুঝতে পারতাম আমি এই টুইটার ব্যাটে গিয়েছি না এখানে তো দুইটাই পাইছি এখানে তো দুইটা পাইছি আমি লিংক আমি এসে দিয়েছি মিটের আমি ভাইয়া মিটের শেয়ার স্যার স্যার আমার তো কারেন্ট নাই দিকে শেয়ার করতে পারতেছি না আমি মেসেঞ্জারে দিয়ে রাখছি মেসেঞ্জারে তো আমার কাছে আসে নাই তো মেসেঞ্জার না আসলে তো আমি দেখতে পারবো না কম্পিউটার থেকে দিছিলাম তো এজন্য যায় কারেন্ট চলে গেছে এখন আমি মোবাইল থেকে ঢুকছি ও আচ্ছা বুঝতে পারছি তাইলে আর কি করব স্যার জি যে বলতেছি যে আমার যে ফাইবার কাউন্টটা খুলেছিলাম তো গিগটাই ওপেন করেছিলাম তো অ্যাকাউন্ট জি হয়ে গেছিল রেস্টেড রেস্টেডেড হ্যাঁ রেস্ট্রিক্টেড হ্যাঁ জি তো ফাইবারে গিগ দেখবেন নাকি গিগ তো আছে খোলা ঠিক আছে এরকম কি করব সামনের দিকে কি আগের আগের অ্যাকাউন্টেরটা দেখে লাভ নাই নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তো জি একটি করে আজকে গিগ অনেকগুলা এনে কাজ করেছি তো ক্লাসের কারণে করতে পাই নাই আর মোবাইলটা এখন বর্তমানে আমার কাছে নাই তার জন্য আমি দেখাতেও পারতেছি না ও আচ্ছা। তাইলে তার কিছু করার যেটা রেস্ট্রিক্ট হয়ে গেছে সেটা নিয়ে আর কিছু করার আচ্ছা, আচ্ছা, আচ্ছা, একটু পরে দেখে স্যার ফাইবার ওপেন করে রাখলে আমি স্যার অটো মানে এটা একটু অনলাইন থাকে সারা দিন স্যার সমস্যা স্যার না হ্যাঁ, শামসুল আছে ওয়ালাইকুম আসসালাম শামসুল তুমি কি ক্লাসে অ্যাটেন্ড আছো ছেলেটা আমার এলাকার ছেলে আচ্ছা মোবাইলের ফাইল বা মানে জয়েন করার পরে মানে লগ ইন করার পরে যেমন স্যার ফেসবুকে লগ ইন করার পরে স্যার মোবাইলে যেমন আমরা ইউজ করি স্যার কোনো কিছু মেসেজ আসছে স্যার অটো চলে আসছে স্যার এটা কি স্যার মোবাইলের বেলা মানে ফাইবারের কি স্যার এরকম থাকবে নাকি স্যার হ্যাঁ, এখন আমি আপনাদের বলি শুনেন আপনারা সবাই মোবাইলে আপনাদের একটা অ্যাপস ওপেন করবেন ফাইবার ফ্রিল্যান্সার নামে ঠিক আছে তো ওই অ্যাপসটা নামাইয়া তারপরে আপনার অ্যাকাউন্টটা আপনার ইমেল আর পাসওয়ার্ড দিয়ে এটারে লগ ইন করবেন লগ ইন কইরা লগ ইন করে রাখবেন লগ ইন কইরা রাখলে আপনি কিভাবে দেখবেন আমি একটু আপনাদের দেখাই এখন দেখেন আপনারা আচ্ছা।, আচ্ছা এখন আচ্ছা, আমাকে আচ্ছা, শোনা যাচ্ছে শুনতে পাচ্ছি দেখেন এখন আমি স্ক্রিন শেয়ার করি আপনারা সবাই মোবাইলে যখন আপনাদের ফাইবার টপ করবেন তখন দেখেন আপনারা কেমন দেখবেন দেখেন এই যে দেখেন আমার ফাইবার অ্যাপসে আছে আপনারা কাজ করা ছাড়া আপনি অর্ডার রিসিভ করা বায়ারের সাথে কথা বলা সব ধরনের কাজ আপনি কিন্তু ওই মোবাইল দিয়ে করতে পারবেন এই যে দেখেন ফিচারটা চলে আসছে দেখতে পাচ্ছেন আপনি এখন দেখেন এই যে দেখেন আপনি সব কিছু এখান থেকে আসছে আপনি এখান থেকে বায়ো গিয়ে পাঠাইতে দেবেন এই যে দেখেন আমার লাস্ট সাত দিনের আর ইমপ্রেশন সতেরোশো পঁচাশি আমার এখানে ছিল গত সপ্তাহে ছিল চার হাজারের উপরে আর ক্লিক ছিল বাহাত্তরটার মতো কিন্তু এই সপ্তাহে আমার একটু কিছু কম আছে কারণ হচ্ছে এরকম হবেই কখনো কখনো আপনার ইমপ্রেশন একটু বেশি আসবে কখনো আপনার ইমপ্রেশন একটু কম আসবে এটা স্বাভাবিকলি হবে আর এটাই স্বাভাবিক তো এখান থেকে আপনি কি করতে পারবেন দেখেন আপনি এই এটা হচ্ছে আপনার ফাইবারের হোম পেজ মোবাইলের হোম পেজ এই যে দেখেন আপনি এখান থেকে মেসেজ করতে পারবেন এই যে দেখেন আমি আজকেই মোবাইল দিয়ে ওনার সাথে নয়টা এম এ মেসেজ করছি এই যে দেখেন এটাই এই যে আজকে উনি নয়টা তেতাল্লিশে দিছে আমারে কালকে দেখেন আমি ওনার সাথে এগারোটা পঁয়তাল্লিশে মেসেজিং করছি নয়টা এম দেখতে পাচ্ছেন তা আপনারা সবকিছু এখান থেকে করতে পারবেন ওকে তারপরে হচ্ছে এটা হচ্ছে আপনার আমাদের ওই যে অর্ডারের বিষয়গুলো ওই যে দেখেন আমার দুইটা অর্ডার অলরেডি রানিং আছে আপনারা দেখতেই পাচ্ছেন একটা বিশ আর একটা পঞ্চাশ ডলারের আপনারা সব কিছু দেখতে পারবেন তারপরে এই যে ওই ওর মধ্যে ক্লিক করলে মাথাতে ক্লিক করলে আপনি দেখেন এখানে আমি আর্নিং কত করছি এটা কিভাবে আর্নিং করছি এটা দেখাচ্ছে তারপরে হচ্ছে এটা বায়ার রিকোয়েস্ট বায়ার রিকোয়েস্ট সম্পর্কে আমি কালকের নেক্সট ক্লাসে আলোচনা করব আজকের ক্লাসে আর বায়ার রিকোয়েস্ট সম্পর্কে আলোচনা করতেছি না অর্থাৎ আমি আপনি যে মোবাইল দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি যে customer offer template customer offer template এটা কি সেটা বায়ার রিকোয়েস্টের ক্লাসে আলোচনা করব কিন্তু আপনি এখান থেকে কাস্টমার অফার ক্রিয়েট রেডি কইরা আপনার মোবাইল দিয়ে রেডি কইরা আপনি রাখতে পারবেন গিগ শেয়ার কাউকে গিগ শেয়ার করতে হলে এই জায়গাতে পারবেন এই যে দেখেন এই জায়গাতে ক্লিক করবেন ক্লিক করে এই যে শেয়ারে ক্লিক করবেন শেয়ারে ক্লিক করার পরে কপি লিঙ্ক দিবেন আপনি কোথায় লিঙ্ক কপি করবেন মনে করেন আমি এই গ্রুপে দিতাম চাইছি আমি আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আমার এই এখন আমার গিকটা আপনাদের কাছে শেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছেন তারপরে হচ্ছে শেয়ার এইভাবে যে গিক আপনি শেয়ার করতে চান সেটাই শেয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন ওকে মাই প্রোফাইল আমার প্রোফাইল সম্পর্কে আপনাদেরকে দেখাইতে পারবো এই যে দেখেন আমার profile total in total okay তারপরে হচ্ছে সেটিংস অর্থাৎ আপনি কি পারবেন আপনি যখন মোবাইলে অনলাইন করবেন তখন সেলার মোড এটা অন করে রাখবেন আর শু অনলাইন সেট আপ এটাকে এইভাবে অনলাইন করে রাখবেন আপনারা উপরে দেখেন সেলার মোড এটা অন করে রাখবেন শু অনলাইন স্ট্যাটাস এটাও অনলাইন করে রাখবেন দেখেন আপনি আপনার ফ্রেন্ডকে যদি ইনভাইট করতে চান এখান থেকে লিঙ্কটা নিয়ে আপনি আপনার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবেন ওই আপনার ওই লিঙ্কে যদি কোনো মানুষে ফাইবার অ্যাকাউন্ট ওপেন করে তাহলে আপনাকে কিছু ফাইবার বোনাস দিবে কথা বুঝতে পারছেন তাহলে আপনারা মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্স মোবাইল অ্যাড করবেন এই যে দেখেন দুইটা অর্ডার এখানে আছে আমরা দেখতে পাচ্ছি সব কিছুই অর্থাৎ আপনি এখান থেকে কি করতে পারবেন না সেটা সব পারা যায় এখান থেকে সব কিছু পারা যায় সব আপনি এভাবে কথা বলবেন এই যে দেখেন এখান থেকে ক্রিয়েট এন অফার মানে হচ্ছে কোনো বায়ারকে যদি আপনি অর্ডার দেওয়ার জন্য তাকে অফার করেন সেখান থেকে করতে পারবেন সেগুলো আলাদা একটা ক্লাস সেই ক্লাসগুলা আমি আপনাদেরকে অবশ্যই করাবো ইনশাল্লাহ সব যেহেতু কমিটমেন্ট সব দিয়ে দিব ওকে এই জন্য আপনারা প্রত্যেকেই আপনাদের মোবাইলে আপনাদের ফাইবার অ্যাকাউন্টটা লগ করে রাখবেন কি জন্য লগ করে রাখবেন এই জন্যই লগ ইন করে রাখবেন কারণ এটাই আপনার সবচেয়ে বড় দরকার আপনি বাসার বাইরে আপনাকে কেউ মেসেজ করলে আপনি জন্য এই মেসেজের আনসার দিতে পারেন আপনি বাসার বাইরে আপনাকে কেউ যদি মেসেজ করে আপনি সাথে সাথে মেসেজের আনসার করতে পারেন আপনি যদি <clears throat> গাড়ি বা অথবা আজকে কারেন্ট নাই ল্যাপটপ বন্ধ কম্পিউটার বন্ধ কিন্তু মোবাইলে আপনাকে কেউ নক করছে আপনি মোবাইল দিয়েই তাকে অনেক কোন অনেক সময় কিছু করতে পারেন এজন্য ফাইবার আপনাকে কি করছে এই একটা বেটার অপশন দিছে ওকে তাহলে আমি এখন মোবাইলের শেয়ারিং এই মুহূর্তে অফ করে দিলাম আপনাদের অনেক কিছু দেখাইবো অনেক কিছু দেখাইবার আছে ভাই বাকি আছে আমরা যদি কম্পিউটারে থাকি তাহলে আমাদের এই যে দেখেন আমরা গিগ একটা অপশন এখন আপনাদের একটা বিষয় আমি আপনাদের বলি ওই জায়গার মধ্যে থেকে আপনারা একটা ফিচার্স চেঞ্জ পাইবেন এই ফিচারটা চেঞ্জ পাইবেন অনেকে নতুন যদি অ্যাকাউন্ট ওপেন করেন তাহলে আমার মতো এই ড্যাশবোর্ড পাবেন না আপনারা অনেকে আপনারা আমার মতো এই ড্যাশবোর্ডটা পাবেন না এখানে আপনারা একটা অপশন পাবেন বিজনেস এই বিজনেসে ক্লিক করলে আপনি এই এই জায়গার মধ্যে এই যে gig analytics earning community mode এই অপশনগুলো পাইবেন আপনারা তো আপনি ওই জায়গার মধ্যে গিগে ওপেন করবেন গিগে ওপেন করলে দেখেন গিগটাতে ক্লিক করলে দেখেন আপনার সামনে এইভাবে একটা ফিচার আসবে নেক্সট পেজের এরকম একটা ফিচার আসবে এই ফিচারটা আপনি কি করবেন এই যে দেখেন এইরকম একটা ফিচার আসছে এখানে আমার এই যে দেখেন আপনারা দেখেন ওই জায়গাটা এখানে লাস্ট থার্টি ডেজ আছে এখান থেকে আমি কি করতে পারবো আমি ইচ্ছা করলে লাস্ট সেভেন ডেজ আনতে পারবো আমি ইচ্ছা করলে লাস্ট ফোরটিন ডেজ আনতে পারবো আমি ইচ্ছা হলে লাস্ট থার্টি ডেজ আনতে পারবো আমি ইচ্ছা হলে লাস্ট টু মান্থ আনতে পারবো আমি ইচ্ছা হলে লাস্ট থ্রি মান্থ আনতে পারবো আমি ইচ্ছা হলে লাস্ট সিক্স মান্থ আনতে পারবো কথা বুঝতে পারছেন এই যে আমি আনতে পারলাম এইগুলো আপনারা ইচ্ছা করলে দেখতে পারবেন okay last seven month sorry seven days আমি লাস্ট সেভেন ডেজ আনলাম লাস্ট সেভেন ডেজ আনার পরে দেখেন আমার এখানে one point two K impression আর টোয়েন্টি ফোর ক্লিক ঠিক আছে আমি এটার উপরে ক্লিক করলে দেখেন আমার প্রতিদিন কি পরিমাণ ইমপ্রেশন আসছে এই যে দেখেন আমার এখানে চব্বিশ তারিখে দুইশো ষাটটা ইমপ্রেশন আসছে পঁচিশ তারিখে দুইশো চল্লিশ কিন্তু সাতাইশ ছাব্বিশ তারিখে গিয়ে সাতানব্বইটা ডাউন হয়েছে সাতাশ তারিখে গিয়ে দুশো আঠারোটা একটু উপরে উঠছে কিন্তু উনত্রিশ তারিখে আঠাশ তারিখে আবার নামছে উনত্রিশ তারিখে দুইশো তিরিশ তারিখে গিয়ে একদম ডাউন এরকম ডাপ ডাউন হয় সমস্যা নাই আবার এবার ইউটিউবের গিকে এই যে দেখেন এটা একটু ডাউনে চলে গেছে দুইটা ক্লিক আছে আচ্ছা এখন ইমপ্রেশন ক্লিকগুলো কিভাবে আসে সেগুলো তো আমি আপনি অবশ্যই আলোচনা করব এই যে দেখেন আপনারা প্রতিদিনের গ্রাফ চার্টটা আপনারা পাবেন ওকে এইভাবে আপনারা দেখবেন আপনাদের গ্রাফ চার্টটা আপনারা দেখবেন আজকে আপনাদের কতটুকু বাড়লো যদি এখানে এই যে আমার ওখানে লাল দাগ দেখছেন যদি আপনারা আপনাদের মোবাইলে সবুজ চিহ্ন দেখেন তাহলে বা আপনারা যারা নতুন আসবেন তখন আপনারা দেখতে পারবেন সবুজ চিহ্ন আসছে এই সবুজ চিহ্ন মানে হচ্ছে আপনার গিকটা র্যাঙ্কে আছে আর যদি লাল চিহ্ন আসে তাহলে আপনার গিকটাকে একটু ফল ডাউন করছে এখন ইমপ্রেশন সেইগুলো একটু কমে আসতেছে বর্তমানে ফাইবারে একটু ইমপ্রেশন কমে আসতেছে সেটা অনেকেই গ্রুপে দেখছি চিল্লাচিল্লি করতেছে যাই হোক আমার এই গিগের অবস্থা খুবই খারাপ খুবই নাজুক অবস্থা এই যে নাজুক অবস্থা আচ্ছা এইভাবে এভাবে আপনারা দেখবেন আপনারা নিজেদের মধ্যে এখন আসেন ইমপ্রেশন কী ইমপ্রেশন হচ্ছে দেখেন আমি এই যে একটা ট্যাব নিয়ে আপনাদের দেখাই ওকে এইটা হচ্ছে দেখেন আমি ফেসবুক মার্কেটিং আসে নাই ফেসবুক মার্কেটিং দিয়ে সার্চ দিলাম আপনারা সবাই আছেন আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ এর থেকে বুঝা যাচ্ছে যে আপনারা অ্যাক্টিভ আছেন ওকে দেখেন আপনারা তেরো হাজার সাঁত্রিশটা ফেসবুক মার্কেটিংয়ের গিগ আচ্ছা এই যে এই যে আমরা যে এই গিকটাকে চোখের সামনে দেখছি দেখতে পাচ্ছেন এটা এই যে আমি একজন দেখতে পাচ্ছি এই এই গিকটা এই গিকটা আবার দেখছি এই গিকটা দেখছি এই যে এইভাবে আমরা চোখের সামনে একটা একটা করে গিক দেখতেছি এই প্রত্যেকটা গিগে একটা করে ইমপ্রেশন আসতেছে কি আপনাদের ক্লিয়ার বোঝা যাচ্ছে মানে আমি যে ওই যে গিকগুলো দেখলাম ওই যে গিকগুলোকে আমার চোখের সামনে দেখলাম এইভাবে একবার চোখের সামনে আসছে এই প্রত্যেক গিগে আচ্ছা, আমি দেখার জন্য চোখের সামনে আসাতেই কি গিগ ইমপ্রেশন বাড়ে এই যে গিগগুলো আমি দেখছি এই গিগগুলো দেখার কারণে উনার কাছে একটা ইমপ্রেশন বাড়ছে এই গিগে একটা ইমপ্রেশন এই গিগে একটা ইমপ্রেশন এই গিগে একটা ইমপ্রেশন এই গিগে একটা ইমপ্রেশন এটা হচ্ছে একজন একজন মানুষের চোখের সামনে গিগটা যাওয়াকেই বলা হয় একটা ইমপ্রেশন ঠিক আছে ওকে তারপরে হচ্ছে ক্লিক ক্লিকটা হচ্ছে এই যে আমি ভদ্রলোকের এই গিগটা ওপেন করবো ওপেনের জন্য এই যে গিকটা আমি ওপেন করছি এই গিকটা ওপেন নয়টা অর্ডার কিউ মানে উনার এই মুহূর্তে নয়টা অর্ডার অ্যাক্টিভ আছে আচ্ছা দেখেন এই যে গিকটাকে আমি ওপেন করছি এই গিকটা ওপেন করে এইভাবে আমি নাড়াচাড়া করার কারণে আমি ওই ভদ্রলোক একটা ক্লিক পাইছে কথাটা বুঝতে পারছেন তার মানে হচ্ছে কি উনি দুই সালে শুরু করে দুইশো একাশিটা রিভিউ পাকিস্তানে যাই হোক তো তার মানে হচ্ছে কি তার মানে হচ্ছে যে আমরা গিগের গিগের এমনি তামনাইন আমাদের চোখের সামনে আসলে কি হয় একটা ইমপ্রেশন হয় আর যদি গিগের ভিতরে আমরা ঢুকি এইভাবে ক্লিক করা তাইলে একটা ক্লিক হয় তাইলে কি আপনারা ইমপ্রেশন এবং ক্লিক সম্পর্কে ক্লিয়ার ইনশাআল্লাহ sir clear sir clear sir আমার একটা প্রশ্ন ছিল স্যার মানে এটা যদি সেলারও মানে দেখে তারপরেও কি ইমপ্রেশন বাড়বে যে কেউ দেখুক ইমপ্রেশন এবং ক্লিক উভয়টাই আসবে যে কারো চুকে পড়লে ইমপ্রেশন এবং ক্লিক আসবেই এই যে আমি দেখছি বললাম না এই যে আমি দেখছি আমি গিগের মধ্যে ঢুকছি ওই যে আজকে আপনাদের যাদের গিগগুলোতে আমি একটু ভিজিট করছি দেখছি আপনারা দেখবেন আপনাদের গিগে ক্লিক আসছে কথা বুঝতে পারছেন ইমপ্রেশন একটু বাড়বে এবং ক্লিকও আসবে দেখবেন আপনাদের গিগে বিষয়টা বুঝতে পারছেন আপনারা ওকে জি জি স্যার বুঝছি এখন আপনাদের গিগ সার্চ আপনারা কি করবেন গিগ সার্চের জন্য ওইভাবে আমি যে টেক দিয়ে সার্চ করছি আপনারা কি করবেন আমি এটা একদম কাইটা দিই আপনারা কি করবেন ওই যে থ্রি ডোরে ক্লিক করবেন থ্রি ডোরে ক্লিক করিয়া আপনারা এইভাবে ক্লিক করে এই যে দেখেন new incoming windows new incoming windows এই এই জায়গাতে ক্লিক করবেন নিউ ইনকামিং উইন্ডোজে ক্লিক করার পরে আপনার কাছে নতুন একটা ফিচার আসবে এখানে এসে ফাইবার ডট কম নামে আপনি সার্চ দিবেন ফাইবার ডট কম দিয়ে আপনি সার্চ দিবেন সার্চ দিয়ে আপনি এই জায়গার মধ্যে যাইবেন এই যে Fiverr freelancer service market place Fiverr freelancer service market প্লেসে যাওয়ার ট্রেনটা কি হোল্ড হয়ে রয়েছে সরি স্ক্রিনশট স্ক্রিনটা কি হোল্ড হয়ে রয়েছে না না স্যার আমার এখানে স্ক্রিনটা নড়াচড়া করতেছে না আপনারা সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন জি স্যার দেখা যায় এখন কি ওই যে আমার ইমপ্রেশন ক্লিক এগুলো আপনারা দেখতে পাচ্ছেন জি জি জি দেখা যাচ্ছে স্যার আচ্ছা ওকে ওকে আচ্ছা দেখেন তাইলে আমি ওই নতুন টেপে গেলাম তারপরে ওই জায়গা থেকে আমি মনে করেন আমার গিকটাকে আমি সার্চ করি গুগল Google search যোগার ক্লাসে জয়েন করা ক্লাস করতে পারি না এই কারেন্টের জন্য আচ্ছা কি করবেন সেটা দুঃখের বিষয় ওকে এই যে এই যে টেক দিয়ে সার্চ দিলাম এবং দেখি আমার এই এই ট্যাগের মধ্যে গিকটা ফার্স্ট পেজে আছে কি না আমি খুঁজে পাই কিনা গিকটাকে দেখি ফার্স্ট পেজ ফার্স্ট পেজ আপনি এক পেজ দুই পেজ তিন পেজ পরে আপনি যদি গিক তিন পেজের মধ্যে থাকে তাহলে আপনি মনে করবেন যে আপনার গিকটা মোটামুটি একটা র্যাঙ্কে আছে তিন এই যে আমি ফার্স্ট পেজেই আছে দেখতে পাচ্ছেন আপনারা আমার গিকটা ফার্স্ট পেজে আছে ওকে এটা ফার্স্ট পেজ আছে ওকে এখন আপনি ফার্স্ট পেজে থাকলেও আর একটু দেখতে পারি আর একটু কী করতে পারি আমি অনলাইন সেলার দিয়ে দেখি দেখি আমি তো ফার্স্ট পেজে দেখলাম একদম নিচের দিকে ফার্স্ট পেজে দেখলাম অনলাইন সেলারে সতেরোশো এগারোশো একাত্তর জন আছে এখন দেখি আমি অনলাইন সেলারদের মধ্যে কয় নম্বরে আছি অনলাইন সেলারের মধ্যে এই নম্বরে আছি এনে টোটাল আটচল্লিশ জন মানুষ আছে একটা পেজে টোটাল আটচল্লিশ জন মানুষ থাকে তার মানে আমি মোটামুটি একটা উপরের দিকেই আছি ওকে এইভাবে আপনিও আপনারও এইভাবে সার্চ করবেন তারপরে এইভাবে না পাইলে আপনি কি করবেন এখান থেকে আসতে সেলার ডিটেলস সেলার ডিটেলসে আসার পরে আপনি নিউ সেলার দিবেন এই যে নিউ সেলার আটশো বারো জন অ্যাপ্লাই আটশো বারো জন নিউ সেলারের মধ্যে অনলাইনে অনলাইনের মধ্যে আমি কয় নম্বরে আসি পাওয়া যায় কিনা এই যে আমাকে পাওয়া গেছে তিন নম্বর লাইনে এক নম্বর দুই নম্বর তিন নম্বর আমি চার নম্বর লাইনে আছি আচ্ছা অনলাইন সেলার সারা আমি কয় নম্বরে আছি online seller new seller online সারা আছি কয় নম্বরে পেজে এক নাম্বার পেজেরই একদম এরকমই আছে এটা হচ্ছে আমার গুগলের আর গিগ এটা এটা হচ্ছে আমার গুগলের গুগল সার্চেস ক্যাম্পেইনের গিগ এখন এই যে আপনারা এইভাবেই আপনারা কি করবেন সার্চ করবেন সার্চ করে আপনার গিকটাকে আপনি খুঁজবেন এক পেজ দুই পেজ তিন পেজ এক পেজে পান না আপনি দুই নম্বর পেজে যাইবেন দুই নম্বর পেজে যান না তিন নম্বর পেজে যাইবেন কারণ আপনার গিকটাকে আপনি খুঁজে বাইর করা হচ্ছে আপনার দায়িত্ব ঠিক আছে এভাবে খুঁজে খুঁজে আপনারা বের করবেন বের করে আপনারা আপনাদের গিকটাকে আপনাদের চোখের সামনে দেখবেন বুঝবেন আপনি গিকটাকে র্যাঙ্কে আসে কি না সেটা আপনি নিজে ফাইন্ড করবেন যদি র্যাঙ্কে না আসে র্যাঙ্কে আসার জন্য কি করতে হবে সেটাও আপনারা আমার সাথে যোগাযোগ করবেন যে ভাইয়া দুই মাস হয়ে গেলে আমার গিগ র্যাঙ্কে আসে না সেটা কি করতে হবে সেটা আমি বলে দিব তবে দুই মাস আড়াই মাস তিন মাসের আগে গিগ র্যাঙ্কে আসে না এটা খুব রেয়ার যদি এক দুইজনের চলে আসে সেটা হচ্ছে আপনার সৌভাগ্য কথাটা বুঝতে পারছেন আচ্ছা গেল এখন আপনি কি কি আপনি আপনার ফাইবারে কি কি আপনি দিতে পারবেন কি কি দিতে পারবেন না প্রথম নাম্বারই হচ্ছে আপনি আপনার কন্ট্যাক্ট নাম্বার অর্থাৎ কোনো ধরনের ইনফরমেশন দিতে পারবেন না ফাইবারকে কোনো বায়ারকে কোনো ধরনের ইনফরমেশন দিতে পারবেন না ফাইবার ছাড়া আদারওয়াইজ অন্য কোনো জায়গায় আপনার সাথে বায়ার কন্ট্যাক্ট করতে পারুক সেটা বায়ার কখনোই চায় না ও সরি ফাইবার কখনোই চায় না কিন্তু একটা ওয়েতে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিতে পারবেন তাও বারে বারে করবেন না হঠাৎ এক দুইবার যদি করেন সেটা খুবই জরুর যদি হয় তাহলে একটা সিস্টেম করবেন কি আপনি নোট পেডে যাবেন আপনি নোটপ্যাডে যাবেন এইভাবে নোটপ্যাডে যাবেন নিউ নিউ থেকে নোটপ্যাড টেক্সট হ্যাঁ নোটপ্যাডে যাইবেন নোটপ্যাডে গিয়া আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার লিখবেন WhatsApp number zero one double nine double four two seven two nine zero okay এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার জায়গাটারে আপনি এভাবে না আপনি এটার স্ক্রিন করবেন এইভাবে স্ক্রিনশট করবেন না সরি এখানে আরও কিছু লিখবেন কি লিখবেন এখানে লিখবেন এটা লিখবেন যে PLESE e, please contact here ঠিক আছে তারপরে আপনি এভাবে স্ক্রিনশট দিবেন এইভাবে স্ক্রিনশট দিবেন দিয়া সেভ দিলাইবেন দিয়ে এইটা আপনি তাকে কিচ্ছু না বইলা তারে এটা পাঠাই দিবেন শেয়ারে তাকে কিচ্ছু না বইলে এটা পাঠাই দিবেন সে যদি আপনাকে হোয়াটসঅ্যাপ অ্যান্ড চায় তাহলে অথবা আপনি কখনোই যা ইচ্ছা বলবেন না আর সে যদি কখনো বলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন এরকম অনেক বায়ার বলে আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার দেন অথবা আপনি ফাইবারের বাইরে চলে আসুন অথবা আপনার এনতেন লিঙ্ক দিন আপনি সব সাথে সাথে বলবেন Fiverr not approve the WhatsApp number or any other linking with convert outside of contact outside of Fiverr আপনি কথাটা বলে দিবেন সাথে সাথে বলে দিবেন আরেকটা বিষয় হচ্ছে আপনি যত তাড়াতাড়ি মেসেজ দিবেন তত আপনার রেসপন্স এখানে যে বিষয়টা হচ্ছে রেসপন্স আমাদের আজকে ফেসবুক গ্রুপে স্যার দিয়ে দিবেন স্যার একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে স্যার তাই না স্যার না আজকেরটা আমি হোয়াটসঅ্যাপে ইউটিউবে দিব কোনো সমস্যা নেই আমি যখন মার্কেটিং ক্লাসগুলো স্যার আমাদের স্যার বলতেছে স্যার ক্লাসের লিংক দিতে স্যার পেজ পেজের ক্লাস করতে হবে স্যার এখন ও পেজ পেজের জি স্যার তারা নক দিতেছে স্যার যে আজকে লিংক কোথায় স্যার আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ কেমন না না স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ না স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো আসলে আমার লাগে আমার জন্য প্যারা হয়ে যাবে আচ্ছা যাই হোক এখন ভাই পাঁচটা মিনিট ওয়েট করেন আমি আপনাদের লিঙ্ক দিতেছি এখন আপনারা কি করবেন এই সমস্ত শব্দগুলো আপনারা কখনোই অ্যাকসেপ্ট করবেন না আপনারা নিজেরাও কখনো এই শব্দ ইউজ করবেন না আরেকটা শব্দ হচ্ছে আপনি কখনোই পে শব্দটা ইউজ করবেন না পে আপনি কখনোই বলবেন না how much you pay me এইভাবে বলবেন না বলবেন how will you pay how you will you service me মানে আমি আপনি আমাকে কত সার্ভিস দিবেন বা এইভাবে এইভাবে ঠিক আছে চা আপনি অর্থাৎ টাকাটা যাতে তার সাথে না বলা হয় এইভাবে খেয়াল রাখেন আর কিছু বলবো অন্য ক্লাসে আজকে পর্যন্ত রাখতে হচ্ছে আমি অন্য বেসের ক্লাস দিব তো আজকের ক্লাস আপনারা ইউটিউবে পাইবেন আপনি যখন মার্কেটিংয়ের ক্লাসে যাইব অর্থাৎ আরও একটা ক্লাস নিব আপনাদের ফাইবারের তারপরে আমি মার্কেটিংয়ে চলে যাইব এই ক্লাসের অর্থাৎ তিন চারটা ক্লাস নিব ওই সম্পর্কে এই ক্লাসগুলো আমি কখনোই কারোর সাথে শেয়ার করব না জাস্ট আপনারা যারা এখানে থাকবেন তারাদের নিয়ে একটা প্রাইভেট ফেসবুক গ্রুপ ওপেন করা হবে সেই গ্রুপে দেওয়া হবে ওকে তাহলে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার জন্য দোয়া করেন নেক্সট ক্লাস শুক্রবারে তাই না দেখা হবে দেখা হবে ইনশাল্লাহ এর আগে এখন পর্যন্ত আপনারা যারা ফাইবারে গিগ খুলেন নাই আপনারা দয়া করে ফাইবারে গিগ ওপেন করেন কারণ আপনাদের মার্কেটিং শুরু হওয়ার পর থেকেই আপনাদের ফাইবারের গিগটা লাগবেই লাগবে ওকে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ